সর্বপ্রথম সমস্ত কৃষ্ণ ভক্তবৃন্দকে জানাই আমার শতকোটি প্রণাম আজকের এই ভিডিওটা শুধু কৃষ্ণ ভক্তবৃন্দদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গিরি গোবর্ধন উত্তোলন সম্বন্ধে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 ইন্দ্র যখন জানতে পারলেন যে তার যজ্ঞ বিনষ্ট হয়েছে তখন তিনি শ্রীকৃষ্ণকে তাদের ভগবান রূপে গ্রহণকারী নন্দ মহারাজ ও অন্য গোপীদের উপর প্রচুর ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে ক্রুদ্ধ ইন্দ্র সংবত্রং নামে এক বিশ্ব ধ্বংসকারী মেঘারাশিকে প্রেরণ করলেন নিজেকে পরম নিয়ন্ত্রা কল্পনা করে তিনি বলতে লাগলেন দেখো এই গোপগণ বনে বাস করে কিভাবে তাদের ঐশ্বর্যের দ্বারা অত্যন্ত প্রমত্ত হয়ে উঠেছে তারা একটি সাধারণ মানুষ কৃষ্ণের শরণাগত হয়ে এবং এভাবেই তারা দেবতাদের প্রতি অপরাধ করেছে তাদের কৃষ্ণের আশ্রয় গ্রহণ ঠিক যেন মানুষের মুখ্য প্রচেষ্টার মতো যারা আত্মা সম্বন্ধীয় দিব্য জ্ঞান প্রতিত্যাগ করে এবং তাদের পরিবর্তে নৌকা সদৃশ্য সক্রাম ও ধর্মীয় আচার্যপূর্ণ যজ্ঞের মাধ্যমে ভর সমুদ্র পার হওয়ার চেষ্টা করে যে নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করে কিন্তু সে কেবলমাত্র একটি মূর্খ উদ্ধত বাচাল শিশু সে সাধারণ মানুষ কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে এই গোপগণ আমার প্রতি প্রতিকূলভাবে আচরণ করেছে তখন ধ্বংসকারী মেঘারাশিকে রাজা ইন্দ্র বললেন এই মানুষদের ঐশ্বর্য গর্বের দ্বারা তাদের মতো করে তুলেছে এবং তাদের উদ্ধত কৃষ্ণের দ্বারা সমর্থিত হয়েছে এখন যাও তাদের অহংকার দূর করে এবং তাদের পশু শিলকে বিনাশ করো নন্দ মহারাজে ধ্বংস করবার জন্য আমিও আমার ঐরাবত হস্তিতে আরোহ করে মহা বেগশালী মরুদ্যগণের সঙ্গে তাদের অনুগমন করব শিল সুখদেব গোস্বামী বললেন ইন্দ্রের আদেশ জগতে ধ্বংসকারী মেঘরাশি অসময় তাদের বন্ধ থেকে মুক্ত হয়ে নন্দ মহারাজের গোষ্ঠে গমন করল সেখানে তারা শক্তিশালী প্রচুর্য ও বাড়িবর্ষণ দ্বারা অধিবাসীদের ওপর উৎপীড়ন করতে শুরু করল বিদ্যুৎ দ্বারা আলোকিত ও বর্জ্যের দ্বারা গর্জনশীল মেঘরাশি ভয়ঙ্কর মরুদ্রগণের দ্বারা সম্মুখে চালিত হয় সজোরে শিলাবৃষ্টি নিক্ষেপ করতে লাগল বৃহাদন্ত স্তম্ভের ন্যায় সুহুলরূপে মেঘরাশি বাড়িধারা বর্ষণ করতে থাকল পৃথিবীর প্লাবন জলমগ্ন হলো এবং নিম্ন স্থান থেকে উঁচু স্থানেও আরও পৃথক করা গেল না অত্যাধিক বর্ষণ ও বায়ুর দ্বারা কম্পিত হয়ে গাভী ও অন্যান্য পশুগণও শীতের দ্বারা পীড়িত হয়ে গোপ ও গোপীগণ সকলেই আশ্রয়ের জন্য শ্রী গোবিন্দের নিকটে গমন করলেন অত্যাধিক বাড়ি বর্ষণের দ্বারা পীড়িত ও কম্পিত হয়ে এবং তাদের নিজের দেহ দ্বারা তাদের মস্তক ও বর্ষদের আচ্ছাদিত করে গাভীগণ পরমেশ্বর ভগবানের পাদপদে উপনীত হল গোপন গোপ ও গোপীগণ ভগবানকে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণ কৃষ্ণ হে মহা সৌভাগ্যশালী অনুগ্রহণ করে ইন্দ্রের ক্রোধ থেকে কাবিদের রক্ষা করুন হে প্রভু আপনি ভক্তবসল দয়া করে আমাদের রক্ষা করুন তার গোকুলকে অধিবাসী বৃন্দকে শিলাবৃষ্টি ও প্রবল বায়ু প্রচুর আক্রমণের ব্যস্ত বিবেক অচেতন দর্শন করে পরমেশ্বর ভগবান হরি হৃদয় ভঙ্গ করলেন এটি ক্রুদ্ধ ইন্দ্রের কাজ যেহেতু আমরা তার যোগ্য ভঙ্গ করেছি প্রবল বায়ু ও শিলা সহযোগে ইন্দ্র অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর এই অকাল বাড়ি বর্ষণ করেছে আমার যোগ শক্তির দ্বারা আমি সম্পূর্ণরূপে ইন্দ্রর কর্তৃক সৃষ্টি এই উপদ্রব্যের প্রতিকার করব ইন্দ্রের মতো দেবতারা তাদের ঐশ্বর্যের জন্য গর্বিত এবং মিঢ্যতাবশত তারা মিথ্যাভাবে নিজেদের জগদীশ্বর বিবেচনা করেছে আমি এখন এই প্রকারের অজ্ঞাত বিনাশ করব যেহেতু দেবতারা সদ্গুণযুক্ত নিজেকে ঈশ্বর অভিমান করা তাদের অবশ্যই সঙ্গত নয় আমি যখন সত্য গুণবিহীন তাদের মিথ্যা সম্মান ভঙ্গ করি তখন আমার উদ্দেশ্যটি হচ্ছে তাদের শান্তি উদ্ধার করা যেহেতু আমি তাদের আশ্রয় আমি তাদের নাথ এবং বাস্তবে তারা আমার নিজের পরিবার স্বরূপ সুতরাং আমি অবশ্যই আমার অপ্রাকৃত শক্তির দ্বারা গোপ সম্প্রদায়কে রক্ষা করব যাই হোক আমি আমার ভক্তকে রক্ষা করার ব্রত গ্রহণ করেছি এই কথা বলে স্বয়ং বিষ্ণুস্বরূপ শ্রীকৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে উত্তোলন করে একটি বালক যেভাবে অনায়াসে ছাতার মতো গাছ ধারণ করে ঠিক সেভাবেই তাকে উদ্ধার ধারণ করলেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ইয়ে দিই আপনারা জানতে পারলেন যে গোবরখান উত্তোলন কীভাবে হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ধন্যবাদ সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে দেখা হচ্ছে পরের ভিডিওতে